আমিরাত সংবাদ প্রবাসের সঙ্গে দেশের সংযোগ আমিরাত সংবাদে প্রবাসের পাশাপাশি দেশের নানান তথ্য আমরা তুলে আনার চেষ্টা করি তাই আপনাদের সামনে আজকে তুলে আনলাম সবসময় সমালোচিত শিল্পী নোবেলকে নিয়ে কিছু তথ্য বৈধ পথে ইউরোপে গিয়ে মানসম্মত জীবন করার বিশ্বস্ত মাধ্যম Skygoal Synergy Immigration Service LLC আগ্রহী হলে স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করুন তরুণ গায়ক মইনুল আহসান নোবেল বারবার কোনো না কোনো বিষয় নিয়ে সবসময় বিতর্কের শীর্ষে রয়েছেন শুরুটা বাংলাদেশ থেকে করতে না পারলেও দুই সালে ভারতের সারেগামাপাতে অংশগ্রহণ করে কলকাতা এবং বাংলাদেশে প্রচুর জনপ্রিয়তা পেয়েছিলেন মইনুল আহসান নোবেল তিনি বাংলাদেশের জনপ্রিয় গুণী শিল্পীদের কভার গান গেয়ে অনেক জনপ্রিয়তাও পাই যেখানে শিলন্ত তোমার সেখানে বসন্ত আমার ভালোবাসা হৃদয়ে এপার ওপারের দর্শকরাও তার দরুদ ভরা কণ্ঠের কারণে তাকে গ্রহণ করে নেয় খুব সহজে পরে তিনি সেই শিল্পীদেরকে অপমান করে বিভিন্নভাবে বিতর্কে জড়ান যাদের গান গেয়ে জনপ্রিয়তা পায় তাদেরকে অপমান করেন তিনি এভাবে তিনি সাংবাদিক জাতীয় সঙ্গীতের পরিবর্তন আনা দরকার এ ধরনের আরও অনেক মন্তব্য করে সবসময় বিতর্কে ছিলেন ইচ্ছা করেই তিনি এসব বিতর্কে জড়াচ্ছেন বলে অনেকেরই মন্তব্য করেছেন এতে করে তার জনপ্রিয়তাটাও বলতে গেলে প্রায় শূন্যে নেমে আসে বেশ কিছুদিন ধরে তার স্ত্রী সালসাবিলের সাথে সম্পর্ক অবনীত হলে গতকাল নোবেলের পেজের একটা স্ট্যাটাস থেকে জানা যায় তার ডিভোর্স হয়েছে তার সে স্ট্যাটাসের নিচে অনেকেই নোবেলকে নিয়ে হাস্য করে এবং বিভিন্ন নেগেটিভ কমেন্ট করছেন তার বিরুদ্ধে মানসিক অসুস্থতা মাদক আসক্ত এবং নির্যাতন অভিযোগ জানিয়ে ডিভোর্স লেটার তালাক নোটিশ পাঠিয়েছেন তার স্ত্রী মেহরুবা সালসাবিল তবে স্ত্রীর করা এসব অভিযোগ নোবেল অস্বীকার করেছেন তিনি বলেন সে মিথ্যাবাদী ওর বিষয়ে আমি আর মাথা ঘামাতে চাই না সে টাকার বিনিময়ে আমাকে শেষ করে দেওয়ার পরিকল্পনা করে আমার জীবনে এসেছে ও চলেও যাচ্ছে আমার জীবনে নতুন করে সাজাবো ওর চেয়ে সুন্দরী ও ভালো মেয়ে বিয়ে করব। এমপি মন্ত্রীর মেয়ে বিয়ে করতে প্রস্তুত আমাকে গতকাল বুধবার ছয় অক্টোবর সংবাদ মাধ্যমে এ কথা বলেন নোবেল গায়ক নোবেল আরও বলেন আমাকে বিষ খাইয়ে মেরে ফেলার চেষ্টা করেছে সালসাবিল আমার কেরিয়ার ধ্বংস করতে একটি পক্ষের হয়ে কাজ করছে সে সবসময় আমাকে মানসিক যন্ত্রণায় রেখেছে যাতে আমি গান গাইতে না পারি কনসার্ট করতে না পারি ওকে ভালোবেসে বিয়ে করছি বলে ছাড়তে পারিনি এবার সে আমাকে তালাকনামা পাঠিয়েছে কিন্তু স্বাক্ষর করব না তিন মাস পর এমনিতে এটা কার্যকর হয়ে যাবে আমি নূর হাফসা আমিরাজ সংবাদ আমিরাজ সংবাদ প্রবাসের সঙ্গে দেশের সংযোগ